তো ভিউয়ার্স আজকে আমি আবারও চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাড়িতে স্যামসং সিআরটি টিভি ওই যে দেখতে পাচ্ছেন চলতেছে ওই সিআরটি টিভিটি রিপেয়ারিং করছিলাম আজকেই করেছি তো ওইটার পরে আরেকটি টিভি ওনাদের বাড়িতে ছিল সেই টিভিটিও নষ্ট একেবারেই ডেট এটা তো এখন এটাকেও আমি রিপেয়ারিং করে নেব এটার নাম হচ্ছে সোনি টিভি এটা সোনিয়া একুশ ইঞ্চি তো আমি এখন এটাকে খুলে নেবো করে Thank পিটিডিও আসলে অনেকটাই পুরাতন হয়ে গিয়েছে আমি এখন কানেক্ট টিভিটি একেবারেই ডেট কোনো কাজ করছে না আমি সব খুলে নিলাম এবং দেখতে পেলেন এই সার্কিটটিতে এখন পর্যন্ত কোনো স্পর্শ করা হয়নি একেবারেই নতুন অবস্থায় আছে অনেকদিন বয়স হয়ে যাওয়ার কারণে ময়লা টয়লা জমে একেবারে একটা অন্যরকম হয়ে গিয়েছে এবং

মানে দেখার ভিতরে কোন কিছু খারাপ নেই এটা তারপরও ডেট হয়ে গিয়েছে কারণ আমরা এটা খুঁজে বের করবো এবং দেখবো এটা কি কারণে ডেট হয়েছে সম্মানিত ভিউয়ার্স তো দেখলেন এই সোনি টিভিটি আমি এখন এই সোনি টিভিটি ওকে করে নিয়েছি তো সোনি টিভিটি তেমন কোনো প্রবলেম হয়নি শুধুমাত্র সুইচ করে গিয়েছিল তো সুইচ লাগাইনি সুইচ ছাড়া শর্টিং মধ্যে কাজ করে দিয়েছি এখন টিভিটি সম্পূর্ণ ওকে আর একটু ছেড় করতো তো সেটিও একটু ওকে করে দিলাম তো আমাদের কাজ শেষ এদিকে প্লাগটা তুলে ফেলছে নাকি হ্যাঁ, ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টিভিটি এখন সম্পূর্ণ ওকে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সিউএনটিটিসি দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ ওকে টিভি তো এখন ফিটিং করে শেষ করে দেবে এই কাজটি টিভিটি আবার পুনরায় ফিটিং করে নিলাম এখন আবারও প্লাগ লাগিয়ে দেখতেছি যে এই টিভিটি ওকে আছে কিনা সম্ভবত হান্ড্রেড পার্সেন্ট ওকে তো আমাদের কাজটি শেষ দুটি টিভির কাজ কমপ্লিট কি তো দেখতে পারলেন টিভি ওকে তো কারেন্টটা চলে গেছে এখন কারেন্ট চলে গেলেও কোনো প্রবলেম নাই টিভিটি সম্পূর্ণ ওকে এর আবার পুনরায় দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো আগাম ভিডিওতে আরো বই আরো তারে বই দেয় তোর